সিনে ওঠ সিনে ওঠ টারজান <laughs> এই টারজান ধর ধরো আমাদের সুযোগ করে দে ভাই একটু না এ ধর ধর আমি তুলবো এ রূপাকে তুলে দাও ওকে লাভ দিয়ে উঠে আমার একটা ধরে নে আমাকে তুলে নিয়ে চলে এলে হু হু করে এই আমি যাবো আমি যাবো তুই দল আমরা তুই দুললে আমরা পজিশন করে পজিশন করে নাও সাহেব একবার ছিঁড়ে পড়লেই গেল রে ধরে থাক ধরে থাক ধরে থাক ধরে থাক দুজন ধর দুজন ধর <laughs> ট্রেন ধর ধর আর আসছে না আর পাবো না হবে হবে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর <laughs>